तो हाँ। हाँ, हाँ, ना तो भूया गाना नो गाना मोबाइल दबा दियो ना मन हरियाणा आ हरियाणा लेके ना नेगे মাঝি সাবধানতা অবলম্বন করেন সাবধানতা অবলম্বন করেন ভাই ধরো ধরো ধরো লোক লাগাও এই বাচ্চা উঠাও